আলহামদুলিল্লাহ এদেশের মানুষ এই ইতিহাস জানে এই বঙ্গ জনপদের উপর সোয়া শত বছর পর্যন্ত এই উম্মুল মাদারেসের দিনই দিক থেকে এবং সামাজিক দিক থেকে এ জাতির উপর এই এদারার কি প্রভাব এটা এই জাতি অবশ্যই হাজার বছর পর্যন্ত স্বীকার করতে বাধ্য থাকবে দারুল উলুম দেওবন্দের যেই তারুফ যেই তারানা সেখানে একটা পংক্তি রয়েছে ये अहले जुनूब बदलाएंगे क्या हमने दिया है आलम को বাংলাদেশের যদি অর্ধ শতাব্দীর ইতিহাস পর্যালোচনা করা হয় বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী চব্বিশ বছরের পাকিস্তানের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় পাকিস্তান পূর্ববর্তী ব্রিটিশ শাসিত গোলামীর আমলের দীর্ঘ একশত নব্বই বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে সেই সুদীর্ঘ ইতিহাসের মধ্যে বাংলার এই যে দীপ্যমান আকাশে বাংলার আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদ্ভাসিত থাকবে তার নাম হবে দারুল মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা এটি একটি মকবুল এদারা এটি একটি মকবুল এদারা আল্লামা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলহের বরগতি হাতে তার আরো চার সহকর্মী সহ হজরত মৌলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই এবং সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাই সহ আকাবের খামসা আল্লাহ পাক আলমিন আলামিন মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাকে এই সৌভাগ্য দান করেছে এটা একটা হুসনে ইত্তেফা যে ইসলামের বুনিয়াদ যেরকম বুনিয়াদ ইসলাম আলা খামস ইসলাম যেরকম পাঁচটি বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়ে সারা দুনিয়া থেকে জাহিলিয়াদের অন্ধকারকে বিদুরিত করে বিশ্ব মানবতায় সভ্যতার আলোর পত্রিকা প্রজ্বলন করেছে এই বাংলার অন্ধকার যুগে পাঁচ বুনিয়াদের উপর দাঁড়িয়ে দারুল মঈনুল ইসলাম গোটা বঙ্গ এলাকায় আলোর প্রদীপ প্রজ্বলিত করেছে এটা সেই এদারা যে এদারা থেকে আলোর মশাল জ্বলেছে এটা সেই এদারা যে এদারা থেকে ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশের গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করবার জন্য এখান থেকে আওয়াজ উচ্চারিত হয়েছে এটা সেই এদারা যেই এদারা থেকে সর্বদাই দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে শক্ত হাতে হাল ধারণ করা হয়েছে এটা সেই এদারা যেই এদারার সাথে যারা টক্কর দিতে এসেছে ইতিহাস বলে ওদের অস্তিত্ব ইতিহাস থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছে আমরা ব্যর্থহীন ভাষায় আজও বলতে চাই দারুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রায় সোয়াশো বছর অতিক্রান্ত হয়ে দেড় শতাব্দীর দ্বার প্রান্তে উপনীত এই দীর্ঘ ইতিহাস থেকে সকলে শিক্ষা নিবে এবং উম্মুল মাদারেসকে সেই গুরুত্ব এবং মর্যাদা দিয়েই দেশ এবং জাতির সংশ্লিষ্ট সকল মহলগুলো সেভাবেই এই এদারার সাথে যাবতীয় আচরণগুলো নির্ধারণ করবে সকলকে বলবো শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই দীর্ঘ তার আদতে হাটহাজারি মাদ্রাসা আল্লাহ পাক আলমিন এর তারাক্কি এবং আরো বহু উন্নতি দান করেছেন অনেকে মনে করেছে শেখুল ইসলামের ইন্তেকালের মধ্য দিয়ে হাটহাজারি মাদ্রাসার নেতৃত্বের আসন দুর্বল হয়ে পড়বে বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় অঙ্গনে হাটহাজারি মাদ্রাসার গুরুত্ব কিছুটা হ্রাস পাবে কিন্তু হজরতের এন্তেকালের এই দুই আড়াই মাসের ব্যবধানে এ কথা আজকে স্পষ্টভাবে প্রমাণিত যে হাটহাজারি মাদ্রাসা আলহামদুলিল্লাহ শেখুল ইসলামের সময়কালে যেভাবে এদেশের গোটা জাতির মার্জা ছিল হাটহাজারি মাদ্রাসা যে কোনো ক্রান্তিকালে ওলামাই কেরাম হাটহাজারি মাদ্রাসায় ছুটে এসেছে এখনো হাটহাজারি মাদ্রাসার সেই অবস্থান অটুট এবং অব্যাহত আছে আগামী দিনেও দেশ এবং জাতির ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ হেদায়াত এবং নির্দেশনার ফয়সালা হাটহাজারি দেওয়ার জন্য প্রস্তুত আছে জাতির ওলামাই কেরাম সেটা মানতেও প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন দারুল মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা রুহানিয়াতের কেন্দ্রবিন্দু এখান থেকে আধ্যাত্মিকতার যে আলো ছড়িয়েছে এখান থেকে এলেমের নূর ছড়িয়েছে এখান থেকে আমলের পয়গাম ছড়িয়েছে এখান থেকে সময়ে এসে দারুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা থেকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল বাংলাদেশের ইতিহাসের একটা ক্রান্তিকাল ছিল সেটা আমি হজরত ইসলাম পর অনেক জলসায় অনেক জলসায় জীবনী আলোচনার সুযোগ আমার হয়েছে ডাক পড়েছে ওলামায় গ্রামের পক্ষ থেকে কথা বলেছি একটি কথা আমি ভাবে উচ্চারণ করেছি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির এদেশের মাদারেসে কৌমিয়াগুলোর উপর কি অবদান সেটা মাদ্রাসাগুলো বলবে হাটহাজারি মাদ্রাসার উপর শাইখুল ইসলামের কি অবদান এর প্রতিটি ঈদ কণা তার সাক্ষ্য দিবে এদেশের ওলামায় গ্রামের উপর তার কি অবদান সেটা এদেশের আলেম সমাজ তার সাক্ষ্য দিবে তবে বাংলাদেশের জাতি রাষ্ট্র এবং স্বাধীনতার উপর সাইফুল ইসলামের কি অবদান সেটা এই বাংলাদেশকে অনাগত ভবিষ্যতে স্বীকার করতে হবে দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারির সেই সময়গুলোর কথা যদি কারো মনে থেকে থাকে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল যেন গোটা বাংলাদেশকে নাস্তিক্যবাদ গ্রাস করতে চলেছে নব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচারকে জলাঞ্জলি দিয়ে উৎখাত করে এদেশে বিজাতীয় সংস্কৃতি বাস্তবায়ন করবার একটা মহা পরিকল্পনা দিন নকশা বাস্তবায়নের কাজ চলছিল আজও আমার মনে পড়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা যেতাম সন্ধ্যা নামে আসলে দেখতাম সেই প্রান্তিক অঞ্চলগুলোতে জেলা পর্যায়ে শুধু নয় উপজেলা থানা প্রপারেই নয় এমনকি গ্রাম গ্রামের বাজারে পর্যন্ত দেখতাম সন্তান আমার সাথে সাথে একদল মানুষ মোমবাতি নিয়ে দাঁড়ায় আছে প্রদীপ চালিয়ে প্রদীপ জ্বালিয়ে এভাবে রাস্তাঘাটে আগুনের একটা সংস্কৃতি অগ্নি পূজারীদের একটা কালচার বাংলাদেশকে গেলানোর চেষ্টা করা হয়েছিল আর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা একদিকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অপরদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দু দুটি চিকিৎসা প্রতিষ্ঠান দু দুটি মেডিকেল বার্ডেন হাসপাতাল আরেকদিকে PC hospital Bangabandhu Sheikh Mujibur Rahman medical college and hospital আর আরেকদিকে হলো বাংলাদেশের জাতীয় জাদুঘর বাংলাদেশের নাভি বলা চলে জায়গাটা সেই জায়গাটাকে মাসের পর মাস দখল করে সেখানে রাত নাই দিন নাই বেগানার নারী আর পুরুষদের আড্ডাখানায় পরিণত করা হয়েছিল থেকে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার এক অপতৎপরতা শুরু হয়েছিল সেটা ছিল বাংলাদেশের ঐতিহ্যকে ধ্বংস করবার এক মহা ষড়যন্ত্র দুঃখজনক এবং এবং মারাত্মক বিষয় যেটা ছিল কাজ চলতেছিল এবং অপকর্ম কাজটা ছিল ইসলাম বিরোধী কাজটা ছিল বাংলাদেশের হাজার বছরের সভ্যতা বিরোধী আমার বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন জাতির সভ্য মানুষদের কাছে এটা অ্যাকসেপ্টেড নয় এটা গ্রহণযোগ্য নয় যে একটা যুবতী মেয়ে একটা তরুণী মেয়ে রাত বারোটার সময় একটার সময় সাথে তার কোনো গার্জিয়ান নেই তার বাবা নেই ভাই নেই স্বামী নেই এরকম কোনো অভিভাবক ছাড়া একটা যুবতী তরুণী মেয়ে রাস্তার মোড়ে গিয়ে অথবা কোনো গাছের আবদালে গিয়ে যুবকদের সঙ্গে নাচানাচি করবে ঠলাঠলি করবে এটা বাংলাদেশের শুধু মুসলিম সভ্যতা নয় বাংলাদেশের হিন্দু বনেদি সভ্যতায়ও এটা পশ্চিমকালেও গ্রহণযোগ্য ছিল না কিন্তু সেই বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে ধ্বংস করে দিয়ে বেহায়াপনা অস্থিরতা এটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার এক পায়ে তারা চলছিল এর চেয়েও আরো ভয়ঙ্কর এক বিষয় ছিল ভয়ঙ্কর এক বিষয় ছিল যেটা বাংলাদেশের অস্তিত্বকে শেকর সহ উপড়ে ফেলবার তারা ছিল অনেকে তখন অনেকে তখন হাসি ঠাট্টা করে বলতো যে বাংলাদেশে বর্তমানে সরকার হলো দুটো ওই সময়ের কথা বলতেছি একটা হলো শেখ হাসিনার সরকার আর একটা হলো ইমরান এইজের সরকার এমন একটা অবস্থা হয়েছিল সরকার ঘোষণা দিত পতাকা নামবে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা একজন অপবিত্র ইমরান এই সরকারের নির্দেশে অর্থনমিত হয়ে যেত বাংলাদেশের জন্য এক বড় কলঙ্কজনক বিষয় কিছু হতে পারে না হয় যে ইমরানি সরকার বলছে তোমাদেরকে বেতন দিত বাংলাদেশের জনগণ রাষ্ট্র এবং শেখ হাসিনা সরকার আর তোমরা লাইন ধরে দাঁড়িয়েছো ইমরানি সরকারের নির্দেশে কথাটা আমরা ভুলে যাইনি এবং এদেশের প্রকৃত দেশপ্রেমী জনতা কোনোদিন ভুলে যাওয়াটা সমীচীন নয় মোখতারাম হাজরিন প্রসঙ্গ আমি দীর্ঘায়িত করব না হাটহাজারি এবং হাটহাজারির সাম্প্রতিক অতীতের ইতিহাস এবং আগামী দিনের ভবিষ্যৎ সম্ভাবনা আমাকে আলোচনা করতে হলে কথাগুলো আমাকে সত্যগুলো তিক্ত হলে উচ্চারণ করা অপরিহার্য ছিল আমার জন্য বিদেশি শক্তির কথা আমি বলবো না শাহবাগের সেই মঞ্চে ইমরান এই সরকারদেরকে বসিয়ে বাংলার অস্তিত্বের উপর আক্রমণ করবার চেষ্টা করেছিল এই দৃশ্য সকলেই দেখছিল সবাই বুঝতেও পারছিল কিন্তু বলবার কোনো ভাষা কারো মুখে ছিল না কারণ কারণ হলো কাজ ছিল দেশ বিরোধী কর্মকাণ্ড ছিল স্বাধীনতা বিরোধী তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের অস্তিত্ব বিরোধী সাইনবোর্ড ছিল মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ঢাকার ভাষায় বলে দেখতে কালো নাম রাখছে লালচা স্বাধীনতা বিরোধী সমস্ত অপকর্ম স্বাধীনতার চেতনার নাম দিয়ে এদেশে বাস্তবায়ন করবার একটা পায়তারা চলছিল সেটা ছিল বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এক মহা ষড়যন্ত্র গোটা বাংলাদেশে রাতের অন্ধকারগুলোতে প্রতিটা ঘরে ঘরে আত্মনাদ উঠত তোমার কাছে আমরা সাহায্য চাই আমাদেরকে একজন নেতা তুমি দান করো আল্লাহ চোখের অশ্রুকে ব্যর্থ করে দেননি আল্লাহ সেই দোয়া কবুল করলেন আর আল্লাহ পাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বাড়িধারা বর্ষিত হল হিসাবে এই যেন এদেশে আবির্ভূত হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ প্রশ্ন করো হেফাজতে ইসলাম কি হেফাজতে ইসলাম যদি না থাকতো দুই হাজার তেরো সালে বাংলাদেশ বিরোধী চক্র এদেশের স্বাধীনতা বিপন্ন করে ছাড়ত ছিলেন দীর্ঘ আশি বছর পর্যন্ত যিনি হাটহাজারি মাদ্রাসার এই প্রান্তিক অঞ্চলের কেবলমাত্র একজন মহতামিম ছিলেন আশি বছর পর্যন্ত যিনি দারুল হাদিসের দর্শে মসরাদ হাদিসের একজন মহাদ্দেশ ছিলেন জাতির এই ক্রান্তিকালে দেশ এবং জাতিকে রক্ষা করবার জন্য তিনি ডাক দিলেন তিনি আজান দিলেন তার সেই আজ জনতার তৌহিদ জনতার মাদ্রাসাকে পরবর্তী সুযোগ্য নেতৃত্বের হাতে তিনি সমর্পণ করে গিয়েছেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলহের জীবনের অন্তিম সময়ে যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় যারা হাটহাজারি মাদ্রাসাকে ব্যর্থ করবার পায়ে তারা চালিয়েছিল ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে আজ কথা আমরা প্রমাণ পাই হাজারি মাদ্রাসাকে হেফাজত করেছিল আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহের পরবর্তী হাটহাজারি মাদ্রাসার নেতৃত্বকে দুর্বল করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলেছিল আল্লাহ পাক আলমিন সেই ষড়যন্ত্র তার বলি আহমদ শফি রহমতুল্লাহ আলহের কলমের খোঁচায় বাঞ্চাল করে দিয়েছেন যারা আল্লাহ আহমদ শফির সত্যিকার আদর্শের অনুসারী যারা তার আদর্শের পতাকাবাহী যারা তার এলমি ওয়ারেস যারা তার সত্যিকার রুহানি উত্তরাধিকারী আল্লাহ রব্বুল আলমিন অবিশ্বাস্যভাবে সুযোগ্য নেতৃত্বের হাতেই এই প্রায় দেড় শত বছরের এই জনপদের অহংকার আর গৌরব উম্মুল মাদার ইসলামুল ইসলাম ইসলাম হাজারি মাদ্রাসার আমানতের জিম্মাদারি আল্লাহ তাদের কান্ধে অর্পণ করে দিয়েছেন মহতারাম হাজিরিন হজরতের জীবদ্দশার শেষ প্রান্তে এসে দেশ জাতি এবং ইসলামের মুহাফেজ আর নেকাহবান হিসেবে তার গড়ে তোলা হেফাজতে ইসলাম বাংলাদেশ সেটাও শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির যথাযোগ্য উত্তর সুরীদের হাতেই অর্পিত হয়েছে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে অনেকে ষড়যন্ত্রের জাল বুনছে আমি বিনয়ের সাথে তাদেরকে আরজ করতে চাই এই মকবুলিয়াতের সাথে টক্কর দিতে এসো না অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আমি তোমাদেরকে ভাই হিসেবে সম্বোধন করে পরামর্শ দিতে চাই আল্লাহ কাছে জীবনের জন্য ক্ষমা প্রার্থনা করে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবার জন্য কাজে নামো আল্লামা জুনায়দ বাবু নগরীর হাতকে শক্তিশালী করবার জন্য তার পাশে দাঁড়াও হাটহাজারি মাদ্রাসার মুন্দাজিমিন হাজরাত যারা রয়েছেন তাদের উপর হাটহাজারি মাদ্রাসার পাঁচ হাজার ছাত্রের আস্থা এবং অবিচল আস্থা রয়েছে তাদের উপর বিশ্বাস রয়েছে হাটহাজারি মাদ্রাসার সমস্ত আসাতে যায় কেরাম ঐক্যবদ্ধ আছেন হাটহাজারি অঞ্চলের গোটা এলাকাবাসী এই ইন্তজামিয়ার উপর এই কর্তৃপক্ষের উপর এবং এই নেতৃত্বের উপর তাদের নিরঙ্কুশ আস্থা তারা জ্ঞাপন করেছেন গোটা বাংলাদেশের আলেম সমাজ অভূতপূর্বভাবে সমর্থন জানিয়েছেন পরবর্তী উত্তরাধিকারীদেরকে কাজেই এটার সঙ্গে যদি কেউ টক্কর দিতে আসো আমি বলে দিই দেখতে দুর্বল মনে হয় দেখতে মনে হয় হুইল চেয়ারে চলেন কেউ মনে করতে পারো ধাক্কা দিলেই বুঝি পড়ে যাবে আমি তোমাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই ব্রিটিশের মতো গ্রেট ব্রিটেন বিশাল সাম্রাজ্যের অধিকারী তারাও মনে করেছিল কোরআনের ভাঙ্গা কুড়ে ঘরের মন্তব্যগুলোকে ধাক্কা দিলে বুঝি পড়ে যাবে ব্রিটিশ এসেছিল কোরআনের ভাঙ্গা কুড়ে ঘরের মক্ত আর কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে ধাক্কা ধাক্কি করতে ইতিহাস বলে কোরআনের ভাঙ্গা কুড়ে ঘরের মক্ত তার আপন জায়গায় দাঁড়িয়ে আছে গ্রেট ব্রিটেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গিয়েছে